গাইজ এখনকার সময় আমরা সারাদিন বউ ছাড়া থাকতে পারবো থাকতে পারবো কি তুমি দাঁড়াও আপনি কখনো ভেবে দেখেছেন আমরা যে সারাদিন ইন্টারনেট চালাই কাজ করে কিভাবে ইন্টারনেট আমাদের কাছে পৌঁছায় বা কিভাবে so hi guys this is Arnab ব্যান্ড you are watching problems to solution video ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব তো করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের পৃথিবীতে যত দেশ আছে সব স্থলভাগ আর জলভাগ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে তাহলে ইন্টারনেট কাজ করে কিভাবে আপনি হয়তো বলবেন এটা স্যাটেলাইটের মাধ্যমে চলছে ওকে আপনার কথা এটা যদি স্যাটেলাইটে চলে তাহলে আপনি যে ভিডিওটা দেখছেন যেটা গুগল ডেটা সেন্টারে স্টোর আছে এটা ফার্স্ট ডেটা সেন্টার থেকে স্যাটেলাইটে আসবে আর স্যাটেলাইট থেকে আপনার মোবাইল স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চালানো নট এ গুড আইডিয়া কারণ স্যাটেলাইট বেস্টন করে নিয়ারলি বাইশ হাজার মাইলস উপরে পৃথিবীর নিরক্ষরেখা অঞ্চলে এবার যদি ডেটা সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স বাইশ হাজার মাইলস হয় দেন স্যাটেলাইট থেকে মোবাইলের ডিস্টেন্সও বাইশ হাজার মাইলসের কাছাকাছি হবে তাহলে টোটাল ডেটা ট্রাভেলিং ডিস্টেন্স চুরাল্লিশ হাজার মাইলসের মতো হবে যেটা খুবই লং ডিস্টেন্স এত লং ডিস্টেন্সে ওয়্যারলেসলি ডেটা ট্রাভেল করে ডেস্টিনেশনে পৌঁছাতে অনেক টাইম লেগে যাবে আর যেখানে আনএক্সেপ্টেবল ল্যাটেন্সি ক্রিয়েট হবে যদি এই ভিডিওটা আপনার কাছে ভায়া স্যাটেলাইট না পৌঁছায় তাহলে এটা কিভাবে আপনার কাছে পৌঁছাচ্ছে এটা সম্ভব হয়েছে কমপ্লিকেটেড নেটওয়ার্ক অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে যেটা কানেক্ট আছে ডেটা সেন্টার থেকে আপনার মোবাইলে এবার আপনি হয়তো বলবেন দাদা আমি তো মোবাইল ফোন ব্যবহার করি ওখানে আবার কোথায় লাইন কানেক্ট আছে আসলে যে টাওয়ার থেকে আপনার কাছে নেটওয়ার্ক আছে ওই টাওয়ার থেকে পুরো কেবিলস বিছানো আছে যেখানে আপনি যাবেন মানে ডেটা সেন্টার পর্যন্ত বুঝলেন না তো এবার আমি আপনাকে একদম ইজিলি বোঝাবো আপনার কাছে ইন্টারনেট পৌঁছাতে পৌঁছাতে তিনটে কোম্পানি হয়ে ওটাকে আসতে হবে ফার্স্ট হলো টিয়ার ওয়ান কোম্পানি যেটা পুরো সমুদ্রের মধ্যে কেবিল বিছিয়ে রেখেছে গাছ দেখুন ইন্টারনেট পুরো ফ্রি হয় ফ্রি কীভাবে আপনার ঘর থেকে অফিস পর্যন্ত একটা ক্যাট সিক্স ইন্টারনেট কেবিল বিছিয়ে দিন আর ওই কেবিলের মাধ্যমে আপনার দুটো কম্পিউটার কানেক্ট করবেন তারপর বলে দিন ভাই ইন্টারনেট এখানে আপনি অফিসের সব ডেটা ঘরে বসে অ্যাক্সেস করতে পারবেন আর অফিসে বসে ঘরের সব data same concept data centre থেকে আপনার ডিভাইসের সাথেও হয় তাহলে আপনার পয়সা খরচ হলো শুধু ওয়্যার আর ওয়্যারের মেনটেনেন্স এইভাবে যে টিয়ার ওয়ান কোম্পানি পুরো ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে পুরো সমুদ্রের মধ্য দিয়ে অপটিক ফাইবার কেবিল বিছিয়ে রেখেছে আর এইভাবে কান্ট্রি টু কান্ট্রি সব কানেক্ট হয়ে আছে কান্ট্রি থেকে স্টেট আর স্টেট থেকে আপনার লোকাল এরিয়া পর্যন্ত কানেক্ট হয়েছে সো গাইজ আপনার যদি এটা কমপ্লিকেটেড লাগছে তাহলে আমরা একবার লাইভ ডেমনস্ট্রেশন দেখব একদম অন্যভাবে ফিজিক্যালি আপনাকে বোঝাবো কীভাবে সব জিনিস কাজ করে এই যে কেবিল আপনি দেখছেন এটা পুরো কান্ট্রিতে সমুদ্রের মধ্যে দিয়ে বিছানো আছে আর এটাকে বলে অপটিক ফাইবার বা সাবমেরিন কেবিল এটা আপনার চুলের মতো শুরু হয় আর এই একটা কেবিলের হান্ড্রেড জিবিপিএস এর স্পিডের ক্যাপাসিটি থাকে যে কোম্পানি এটা বিছিয়ে রেখেছে ওটাকে বলে টিয়ার ওয়ান কোম্পানি এবার আপনি যদি ইন্ডিয়ার কথা বলেন ইন্ডিয়াতে আছে টাটা কমিউনিকেশন এবার দেখুন একটা ওয়েবসাইট আছে W W W submarine cable map dot com এর লিঙ্ক আমি আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এখানে আপনি দেখতে পাবেন পুরো বিশ্বতে কত কেবলস বিছানো আছে প্রত্যেক কান্ট্রিতে ইন্টারনেট এই কেবিলের মাধ্যমে চলছে এই যে কেবিল যারা বিছিয়েছে ওদেরকে বলে টিয়ার ওয়ান কোম্পানি যারা ওদের নিজের টাকা খরচ করে এই কেবিল বিছিয়েছে এবার যদি আমরা ইন্ডিয়া ধরি ইন্ডিয়াতে দেখুন কোথায় কোথায় কেবিলস বিছানো আছে মুম্বাইতে একটা ল্যান্ডিং পয়েন্ট আছে পুরো ইন্ডিয়াতে আমরা যদি অপারেটর দেখি এয়ারটেল ভোডা জিও এরা ওদের টাওয়ার লাগিয়ে রেখেছে বিভিন্ন লোকেশনে এবার ইন্ডিয়া থেকে আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন যেটার সার্ভার ইন্ডিয়ার বাইরে আছে তাহলে এটা ল্যান্ডিং পয়েন্ট হয়ে কেবিলের মাধ্যমে রিকোয়েস্ট চলে যাবে ওই সার্ভার পর্যন্ত আর সার্ভার আপনাকে অ্যালাউ করবে ডেটা অ্যাক্সেস করবে সব থেকে বেশি ট্রাফিক যায় মুম্বাই থেকে মুম্বাইয়ে সব থেকে বেশি কেবিলস কানেক্টেড আছে চেন্নাই অ্যান্ড কোচিনও একটা ল্যান্ডিং পয়েন্ট আছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চলে না এইসব কেবিলসের মাধ্যমে ইন্টারনেট চলে স্যাটেলাইটে ইন্টারনেট চলে সিপিমে যখন সিপ নিয়ারবাই ল্যান্ড থাকে তখন তো সেল টাওয়ারে চলে but middle of the sea internet চলে স্যাটেলাইটে বাইশ হাজার প্লাস বাইশ হাজার চুরাল্লিশ হাজার মাইলস ডিস্টেন্সের কারণে সিপি হাই স্পিড ইন্টারনেট পাওয়া সম্ভব না এবার টিয়ার টু কোম্পানি বললো আপনি তো ইন্ডিয়া পর্যন্ত কেবলস নিয়ে এসছেন তাহলে এবার আমাদের দিয়ে দিন আমরা এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো আর আমাদের থেকে কিছু পয়সা নিয়ে নেবেন এভাবে পার জিবি হিসাবে টিয়ার ওয়ান কোম্পানি পয়সা পেয়ে যায় তারপর টিয়ার টু কোম্পানি যত টাকায় টিয়ার ওয়ান কোম্পানির থেকে নেয় ওর থেকে বেশি টাকায় টিয়ার থ্রি কোম্পানি বা আমাদের কাছে ডাইরেক্টলি পৌঁছে দেয় কিছু corporate company directly tier two company থেকে নেয় তাহলে ওদের টিয়ার থ্রি কোম্পানিকে কিছু দিতে হয় না আর মেজরিটি গুগল আমরা টিয়ার থ্রি কোম্পানির থেকে নিই টিয়ার থ্রি কোম্পানি লেগে হাতুয়ে ত্রিকোনা অ্যালায়েন্স ভারতী অ্যাথলেটিক্স তো ঘুমা ফিরাকে সব কিছু ফ্রি খরচ হচ্ছে শুধু কেবলস বিছাতে আর মেনটেনেন্সে এবার আমরা যে সার্ভারের কথা বলছি ডেটা সেন্টারের কথা বলছি ওটা কিভাবে আমরা যা দেখতে চাই যা শুনতে চাই সব আমাদের ইচ্ছে পূরণ করে দেয় একটা এক্সাম্পল নিয়ে আপনাকে বোঝাচ্ছি আপনি যে আমার এই ভিডিওটা দেখছেন এটা গুগল ডেটা সেন্টারের মধ্যে একটা হার্ড ড্রাইভে স্টোর আছে সার্ভার একটা পাওয়ারফুল কম্পিউটার যেটার কাজ হচ্ছে আপনাকে ওই সব কিছু প্রোভাইড করা যেটা আপনি দেখতে চাইছেন শুনতে চাইছেন তাহলে সার্ভার থেকে কেবলের মাধ্যম হয়ে আপনার কাছে ডেটা তো চলে এলো কিন্তু আপনাকে এত ভিড়ের মাঝে খুঁজে পাবে কীভাবে ঘুমা ঘোমাফেরাকে বলে তো আপনার মোবাইলকে অ্যাজ এ ডেস্টিনেশন হিসাবে কীভাবে চিনতে পারে আর এখানে যে কনসেপ্ট ইউজ করা হয় আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হচ্ছে সিমিলার টু আপনার হোম অ্যাড্রেস যেটা ইউনিক হয় আপনার হোম অ্যাড্রেস যেমন ইউনিক হয় যেটা আপনার ঘরকে অন্য অনেক ঘরের মাঝে খুঁজে পেতে সাহায্য করে আর ঠিক এইভাবে আপনার ডিভাইসকে খুঁজে পেতে আইপি অ্যাড্রেস কাজে লাগে আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিসাইড করে আপনার ডিভাইসকে কী আইপি প্রোভাইড করবে আপনি নিজে চাইলেও দেখতে পারবেন আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে আইএসপি কি আইপি দিয়েছে আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে হোয়াট ইজ মাই আইপি লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন ওটা ঘুমাফিরাকে বলে তো আইপি হচ্ছে একমাত্র মাধ্যম যার সাহায্যে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন সম্ভব আর যেটা ইউনিক হয় কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয় যেটা হচ্ছে total number of IPv four IP address হচ্ছে four billion but currently total population হচ্ছে সেভেন বিলিয়নের উপর তারপর আবার এক একজনের কাছে দু তিনটে ডিভাইস তাহলে এই ফোর বিলিয়ন আইপি দিয়ে সেভেন বিলিয়ন মানুষকে ইন্টারনেট প্রোভাইড করা সম্ভব নয় তাই এখানে একটা কনসেপ্ট ইউজ করা হয় প্রাইভেট আইপি যেটা আপনার অফিস কলেজ সেক্টরে ইউজ করা হয় যেটার সাহায্যে ইন্টারনালি কমিউনিকেশন তো করা যায় বাট আউটসাইড ইন্টারনেট অ্যাক্সেস করতে হলে পাবলিক আইপির দরকার আর এখানে নেট নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন প্রোটোকলকে কাজে লাগানো হয় যেটা আপনার রাউটারে কনফিগার করা থাকে আপনার রাউটারের সাথে কানেক্টেড যত লোকাল ডিভাইস আছে সব ডিভাইসে একটা প্রাইভেট ইউনিক আইপি থাকে এবং আপনার রাউটারে একটা প্রাইভেট আইপি থাকে যেটার সাহায্যে আপনার সব ডিভাইসের সাথে রাউটারের ইন্টারনাল কমিউনিকেশন হবে বা রাউটার থেকে বাইরে যেতে হলে পাবলিক আইপির দরকার আর এই সিঙ্গেল পাবলিক আইপি আপনার সব ডিভাইসের রিকোয়েস্ট নিয়ে ওই ডেস্টিনেশন পর্যন্ত চলে যাবে যেখানে আপনি যেতে চাইছেন ঘুমাফিরাকে বলে তো একটা পাবলিক আইপি দিয়ে আপনি যত চান তত ইউজারকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারেন সার্ভারে স্টোর ওয়েবসাইটগুলোকে আপনি যদি ওয়েবসাইট নেম না দিয়ে করসপন্ডিং আইপি দিয়েও সার্চ করেন তাহলে আপনি পার্টিকুলার ওয়েবসাইট ভিজিট করতে পারেন বাট আপনি ওই ওয়েবসাইটের আইপি খুঁজে পাবেন কীভাবে যদি আপনি পিসি ইউজ করেন তো পিসিতে গিয়ে সিএমডি ওপেন করে পিং লিখে ওই পার্টিকুলার ডোমেন নেম দিয়ে এন্টার করলে আপনি ওই ডোমেন নেমে আইপি পেয়ে যাবেন বাট আপনার পিসিতে ইন্টারনেট থাকতে হবে এখানে আমরা ফেসবুককে পিং করব আর এই আইপি দিয়ে ব্রাউজারের সার্চ করব তাহলে ফেসবুক খুলে যাবে এবার আপনি বলবেন আমি তো কখনো আইপি দিয়ে কিছু সার্চ করি অ্যাকচুয়ালি আমাদের human brain only story and meaningful picture store করতে পারে বাট নাম্বার লং টাইমের জন্য মনে রাখা মানুষের কাছে খুবই ডিফিকাল্ট আর এই সমস্যা দূর করতে domain name like YouTube dot com Facebook dot com Google dot com use করা হয় যেটা আইপি অ্যাড্রেসের করসপন্ড নেই এবার যখন আপনি গুগল ডট কম লিখে সার্চ করলেন কীভাবে এটা আইপিতে কনভার্ট হয়ে সার্ভার পর্যন্ত রিকোয়েস্ট চলে যায় এই পারপাসের জন্য ইউজ করা হয় একটা হিউজ ফোন বুক যেটা ডিএনএস সার্ভার লাইক আপনার মোবাইল ফোন বুকের মতো আপনার যেমন সব ফোন নাম্বার মনে রাখা সম্ভব নয় বলে আপনি নাম দিয়ে নাম্বারগুলোকে সেভ করে রাখেন আর এই সেম অর্ডারে ডিএনএস সার্ভার কাজ করে DNS server domain name to আইপিতে কনভার্ট করে ঘুমা ফিরাকে বলে তো আপনি যখন একটা ডোমেন নেম মানে গুগল ডট কম লিখে টাইপ করলেন আপনার ইন্টারনেট ব্রাউজার সিম্পলি ওটাকে ফরওয়ার্ড করে দেবে কেবিলের মাধ্যমে ডেটা সেন্টার পর্যন্ত স্পেসিফিক্যালি রেসপেক্টিভ ডেস্টিনেশন সার্ভার পর্যন্ত যেটা যে কোনো লোকেশন হতে পারে বাট সব কানেক্ট আছে একে অপরের সাথে কেবিলসের মাধ্যমে এবার একবার যখন সার্ভার রিকোয়েস্ট পেয়ে যাবে পার্টিকুলার ওই ডিভাইসে তারপর ডেটা ট্রান্সমিট করবে আপনার ওই ডিভাইস পর্যন্ত তাহলে ডেটা সেম অর্ডারে ডিজিটাল ফরম্যাট হয়ে ভায়া ফাইবার অপটিক কেবিলের ভিতর দিয়ে মানে লাইটের পালস হয়ে ওয়ারের ভিতর দিয়ে আপনার কাছে চলে আসবে যেটা thousands of miles data travel করতে পারে কেবিলের ভিতর দিয়ে উইদাউট ডেটা লস দিয়ে ডেস্টিনেশনে পৌঁছে যাবে সেকেন্ডের মধ্যে তারপর আপনার হোম রাউটার এই লাইট সিগন্যালকে কনভার্ট করে দেবে ইলেকট্রিক্যাল সিগন্যালে রাউটার থেকে আপনার লোকাল ডিভাইসে লাইক কম্পিউটারে ডেটা চলে আসবে এবার যারা ইন্টারনেট ইউজ করে মোবাইলে সেলুলার ডেটার সাহায্যে মানে আপনি যদি এয়ারটেল ভোডা জিও সিম ব্যবহার করেন আর ওখানে directly fibre optic cable first আসে আপনার নিয়ার বাই সেল টাওয়ার পর্যন্ত আর সেল টাওয়ার ওটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে পাঠিয়ে দেবে আপনার মোবাইল পর্যন্ত আর যেটা চলে ওয়্যারলেসে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক তো করবেন আর যদি না ভালো লাগে ডিসলাইক করবেন আর এইভাবে ট্রাস্টেবল অ্যান্ড নলেজেবল ইনফরমেশনের জন্য প্রবলেমস টু সলিউশনকে সাবস্ক্রাইব করতে বলবেন I hope you like this video thank you